আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শুভ রায়হান আপনারা দেখছেন ট্রাভেল উইথ শুভ রায়হান আজকে আমি যাব বোলাচর ফ্রেশন জেকুব টাওয়ার দেখতে তো আমি এখন আছি মেহেন্দিগঞ্জ উলাইনিয়া তো এখান থেকে কিভাবে যাব ভোলা চরপ্রেশন সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ আমি এখন আছি তুলাতুলি উলাইনা থেকে তুলাতুলি একটা ট্রলার আসবে সেই ট্রলারে করে আমি যাব ইলিশা জমসন ঘাটা উলাইনা থেকে ট্রলারটা ছেড়ে তুলাতুলি আসে সকাল দশটায় এখানে আমার কিছুক্ষণ টাইম অপেক্ষা করতে হবে ট্রলারের জন্য তো ট্রলার আসলে আমি ট্রলারে উঠে যাব এখন শীতকাল চারিদিকে কুয়াশা ভাব তো ট্রলার আসা অপেক্ষা করি আর আমরা চারিদিকটা দেখতে থাকি আমাদের সাথেই থাকুন এখানে আমি সকাল সাড়ে নয়টায় চলে এসেছি সেজন্য আমি টলার জন্য অপেক্ষা করতেছি দীর্ঘ তিরিশ মিনিট ধরে আমি টলার দীর্ঘ তিরিশ মিনিট অপেক্ষা করার পর ট্রলারটা আসলো তো আমি ট্রলারে উঠে পড়লাম তুলাতুলি থেকে জনসংখ্যাটা প্রতিজন একশো টাকা করে ভাড়া গুনতে হবে আমি চারদিক নদীর সৌন্দর্যটা দেখতে দেখতে চলে আসলাম ইলিশা ঘাট যেটাকে জমসম ঘাট বলা হয় ইলিশা ঘাট থেকে আমার বলা যেতে হবে ডাইরেক্ট চরপেশনের বাস স্ট্যান্ড তো আমি কি করলাম এখান থেকে নেমে একটা মোটরসাইকেল নিয়ে নিলাম আপনারা চাইলে সিএনজি অটো নিয়েও বলা যেতে পারবেন মোটরসাইকেল ভাড়া আমার থেকে দুশো টাকা চেয়েছিল তো আমি কথা বলে একশো টাকা করে নিয়েছি তো ওনারা এরকম বেশি চাবে আপনারা কথা বলে দামটা কমিয়ে নেবেন ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি ইলিশিয়াঘাট থেকে ভোলা চোদ্দো কিলোমিটার এই চোদ্দো কিলোমিটার আপনি যদি গাড়িতে যান বা মোটরসাইকেলে যান এরকম দুই পাশের সৌন্দর্য আপনি দেখতে দেখতে যাবেন চোদ্দ কিলো বাইক জার্নিংয়ের পর আমি চলে আসলাম ভোলা ডাইরেক্ট বাস স্ট্যান্ড তো এখান থেকে আমার টিকিট নিতে হবে টিকিট মূল্য হলো একশত পঁয়ত্রিশ টাকা আমার টিকিটটা নিয়ে আমি গাড়িতে উঠে পড়লাম ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি বোলার থেকে চরপেশন দূরত্ব হলো সত্তর কিলোমিটার আমি চলে আসলাম চরপেশন বাস স্ট্যান্ড তো এখান থেকে একটা রিক্সা নিয়ে আমার যেতে হবে চরপেশন বাজারে তো ভাড়া হলো দশ টাকা আমি চলে আসলাম চরপেশন বাজারে ও এখান থেকেই দেখা যাচ্ছে জেকুব টাওয়ার আমি এখন আছি শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কের সামনে এখানে ভিউটা অনেক সুন্দর উপর থেকে আপনারা অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন যেমন মায়া ব্রিজ চর কুকরি বুকরি মনপুরা দ্বীপ চরপেশন বাজারের অলিগলি অনেক কিছু দেখতে পারবেন যত দূর আপনাদের চোখের দৃষ্টি যায় তত দূর সবচেয়ে ভালো লাগে এখানে সন্ধ্যার আগ মুহূর্তটা তখন এখানে পাখিরা অনেক সুন্দরভাবে যায় আসে এই জিনিসটা অনেক সুন্দর লাগে আমি চলে আসলাম জেকুব চরের ঠিক উপরে যেখানে কপি হাউস আছে এখানে সবাই কপির সাথে আড্ডা করে সবাই বসে আড্ডা এখানে আছে স্কাই ওয়াচার এটার মাধ্যমে দূরের কিছু খুব কাছে টেনে দেখা যায় কিন্তু দুঃখের বিষয় হলো এটা নষ্ট এটা লেন্সে চোখ দিলে কিছুই দেখা যায় না শুধু ঘোলা দেখা যায় এখান থেকে দূরের কিছুই ভালো করে দেখা যায় না কারণ এটার গ্লাসটা এটার চারপাশে যে গ্লাসটা আছে এই গ্লাসটা ঘোলা হয়ে গেছে সে কারণে দূরে কিছুই দেখা যাচ্ছে না শুধু কফি খাবেন আড্ডা দিবেন কথা বলবেন আর চলে যাবেন এছাড়া আর কিছু না আরেকটা বিষয় হলো এখানে যা কিছু আছে সব কিছুর মূল্য অনেক বেশি এখানে দেখার মতো কিছুই নেই আমি চারিদিকটা দেখলাম দেখার মতো কিছুই নেই আপনারা আসলে বসে থাকবেন আর বসে বসে ঘুমাবেন এখন আমার ঘুম পাচ্ছে আমি এখন নাক টেনে ঘুমাবো ওরে ঘুম রে ঘুম অনেক ঘুম <laughs> নো নো নো নো <laughs> আমি ঘুমাবো অনেক ঘুমাবো আমাকে কেউ জাগাবেন না <laughs> ঘুম ভেঙে দেখি রাত হয়ে গেছে বাসায় ফিরতে হবে ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এখান থেকে রাতের দৃশ্যটা অনেক সুন্দর লাগে অনেক আজকে এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আমি আরও দুইটা ভিডিও আপলোড দিয়েছি যদি ভিডিও দুইটা না দেখেন এখনই দেখে আসুন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা